সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গীত অঙ্গনের এক বড় তারকা আমাদের হিরো আলমের কথা আপনারা ইতোমধ্যে জেনেছেন আমাদের হিরো আলম বহু গুণে গুণান্বিত একজন শিল্পী তিনি যেমন নাচতে পারেন তেমন গাইতে পারেন তেমনই অভিনয় করতে পারেন পরিচালনায় রয়েছে তার দক্ষ হাত ব্যক্তিগত জীবনে তিনি এক সফল ব্যবসায়ী তার এই প্রতিভার জন্য বাংলাদেশের সঙ্গীত পরিচালক এবং চিত্র পরিচালকরা ইতিমধ্যে লাইন দিয়েছেন হিরো আলমের পেছনে হিরো আলমের ব্যস্ত শিডিউল সেজন্য তিনি সময় দিতে পারছেন না কাউকেই এখন আমরা আসি হিরো আলমের ভক্ত প্রসঙ্গে হিরো আলমের ভক্ত নেই এমন একটি গ্রাম খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিরো আলমের ভক্ত এমন একজন প্রতিভাবান শিল্পীর ফ্যান না হয়ে আসলে থাকাই যায় না এমনটি প্রমাণ করলেন বাংলাদেশের সাতক্ষীরার বাড়ি থেকে পালিয়ে আসা হিরো আলমের ভক্ত নীলা শোনা যায় ইতোপূর্বে অনেকবারই তিনি মনোবাসনা পোষণ করেছেন হিরো আলমের সাথে দেখা করার জন্য কিন্তু কখনোই সে সুযোগ হয়ে ওঠেনি তিনি বিডি নিউজ থ্রি সিক্সটির কাছে জানান তার বাড়িতে তার পড়ার টেবিলে তার পড়ার বইয়ের ভিতর এবং তার বসবাসের ঘরে সব জায়গায় রয়েছে হিরো আলমের ছবিওয়ালা পোস্টার হিরো আলমকে তিনি জানের চেয়েও বেশি ভালোবাসেন হিরো আলমের ছোঁয়া একবার পাওয়ার জন্যই নাকি তিনি বাড়ি থেকে পালিয়ে খুলনা থেকে চলে এসেছেন ঢাকায় শোনা যায় ছোটবেলা থেকে এক পয়সা দু পয়সা করে টিফিনের টাকা জমিয়ে তিনি ইতোমধ্যে তিন হাজার টাকা জমিয়েছেন এবং যা নিয়ে তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে দুর্ভাগ্যবশত এখনও তিনি দেখা করতে পারেননি তার আইডল হিরো আলমের সঙ্গে কারণ হিরো আলম এখন শুটিংয়ের কাজে রয়েছেন মালদ্বীপে তবে তিনি ফোনে কথা বলেছেন হিরো আলমের সাথে হিরো আলম তাকে আশ্বস্ত করেছেন ঢাকা শহরে থাকার জন্য এবং তিনি ফিরেই তার সঙ্গে দেখা করবেন হিরো আলমের ভক্ত নীলা ধারণা করছেন হিরো আলম এসে যদি তার চেহারা তার অভিনয় পছন্দ করে তাহলে হয়তো তার পরবর্তী মিউজিক ভিডিওতে নায়িকা হিসেবে নিয়ে নিতে পারেন নীলাকে এবং নীলা মনে মনে সেই স্বপ্ন পোষণ করছেন তিনি নায়িকা হতে চান হিরো আলমের পরবর্তী মিউজিক ভিডিওর হিরো আলমের সুনজরে পড়ার জন্য তিনি নাকি ইতোমধ্যে নাচ গান অভিনয় সবকিছুই রপ্ত করে এসেছেন কিন্তু শঙ্কার ব্যাপার হচ্ছে হিরো আলমের এই ভক্ত হচ্ছেন বিবাহিত তার স্বামী একজন ভ্যান গাড়ি চালক তিনি স্বামী ভূমিকা ফাঁকি দিয়ে চলে এসেছেন এখানে আমাদের পূর্ববর্তী অনেক ভিডিওতে আমরা আপনাদের জানিয়েছি হিরো আলমের অনেক অনেক নায়িকার কথা সকিনা জরিনা সোনিয়া নিশি চাঁদনি ইসরাত নুসরাত সোমাইয়া অন্বেষা ইশিতার পর এবার হয়তো সত্যি সত্যি যোগ হতে যাচ্ছে নীলার নাম হিরো আলমের নায়িকাদের লিস্টে বিটি নিউজ থ্রি সিক্সটিকে দেওয়া সাক্ষাৎকারের সময় ভক্ত নীলা আরও জানিয়েছেন হিরো আলমের সুস্বাস্থ্য কামনা করে তিনি নাকি ইতোপূর্বে মসজিদে মোমবাতি মানত করেছিলেন এবং তিনি তা পুষিয়েছেন হিরো আলমকে তিনি তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন হিরো আলমের প্রতিভায় তিনি মুগ্ধ হিরো আলমের সিনেমার নায়িকাও হতে চান তিনি তিনি মনে করেন তিনি হিরো আলমের নায়িকা হওয়ার যোগ্য তিনি নাকি নিজেকে সেভাবেই তৈরি করেছেন হিরো আলম যেন তাকে ফিরিয়ে দিতে না পারে এখন দর্শক আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে হিরো আলম কি তার নায়িকা বানিয়েছিল নীলাকে নাকি বেচারি ভক্ত নীলা তার চুরমার হয়ে যাওয়ার হৃদয় নিয়ে ফিরে গিয়েছিল সাতক্ষীরায় তার স্বামীর বাড়িতে আর ফিরে গেলেও স্বামী কি তাকে ফিরিয়ে নিয়েছিল কিনা ইত্যাদি নানান তথ্য সময় মতো আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য বিডি নিউজ থ্রি সিক্সটি রয়েছে সবসময় সচল এই তথ্যগুলো জানতে চোখ রাখুন বিডি নিউজ থ্রি সিক্সটিতে এবং সাবস্ক্রাইব করুন বিডি নিউজ থ্রি সিক্সটিকে এই সমস্ত অজানা সকল তথ্য নিয়ে আমরা আসছি আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদেরকে পরামর্শ দিয়ে কমেন্ট করতে পারেন ভিডিওতে মিডিয়া পাড়ায় ঘটে যাওয়া সকল চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমরা চলে আসব আপনাদেরই কাছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন মনে রাখবেন বিডি নিউজ থ্রি সিক্সটি সবসময় রয়েছে আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে